আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত সাফিনা টিভির পক্ষ থেকে দূরে এবং কাছে আপনারা যা আমাকে দেখছেন শুনছেন সকলের প্রতি মুবারকবাদ শুভেচ্ছা জানিয়ে আজকের প্রোগ্রামটা শুরু করতেছি আমরা শুনতে পাচ্ছি অনেক দিন আগে থেকে বলা হচ্ছে এখনও বলা হচ্ছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এটা কোথাও নাই শরীয়তের কোনো এবং ইসলামী ধর্মে গ্রন্থের কোনো কিতাবে নাই এটা পড়া যাবে না সুতরাং আমি আজকে এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি এটা পবিত্র কোরআনে পাকের একটি আয়াতে কেরিমার অংশ কোরআনে মাজিদ আপনারা দেখতে পাচ্ছেন হাফিজি কোরআন চতুর্থ পাড়া ষষ্ঠ পৃষ্ঠা সুরা আল ইমরান আয়াত নম্বর একশত আমি একটু তালাবাদ করি আপনারা শুনেন বিসমিল্লাহ রহমান রহিম ومن يغفر الذنوب إلا الله ومن يغفر الذنوب إلا الله আমরা এখানে দেখতে পাচ্ছি আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা ওমাই ইয়াগফিরু যুনুবা কে আছে গুনাহ ক্ষমা করার ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত সুতরাং ইল্লাল্লাহ শব্দটি কোরআনে আছে এটা ডাইরেক্ট সরাসরি আল্লাহ পাকের কুদরতি জবানের কথা আমার মেহবুব নবীর মাধ্যমে আমরা পবিত্র কোরআনে পেয়েছি সুতরাং যারা নাই বলে আমি তাদেরকে উদাহরণ দিলাম আমরা ইল্লাল্লাহ জিকির করতেছি আল্লাহ পাকের পক্ষ থেকে এটা কোরআনে পাকের আয়াতে কেরিমার অংশ পবিত্র কোরআনে মাজিদ আসছে ইন্না নাহনু নাজ্জাল্লা জিক্র ওয়া ইন্না লাহুল হাফিজুন মহান আল্লাহ পাক পবিত্র কোরআনকে এখানে জিকির বলে উল্লেখ করেছেন আমি জিকির উল্লেখ অবতীর্ণ করেছি অর্থাৎ আমি কোরআনে মাজিদ অবতীর্ণ করেছি এই কোরআনে মাজিদকে আল্লাহ পাক জিকির বলেছেন সুতরাং এই কোরআনে পাকের আয়াতের এই অংশটা একটা জিকির যেটা আল্লাহর কুদরতি জবানের পক্ষ থেকে বলা হয়েছে সুতরাং সাধারণ মুসলমানের এবং যারা তরিকত অবলম্বনকারী আছে তাদেরকে বিভ্রান্ত চড়ানোর জন্য বলা হচ্ছে এটা কোরআনের কোথাও নাই হাদিসের কোথাও নাই এটা পড়া যাবে না এই সুতরাং সাধারণ মুসলমানকে আমরা অবহিত করতে চাচ্ছি এটা কোরআনে পাকের আয়াতে কেরিমার একটা অংশ আমরা পবিত্র কোরআনে মাজিদের দুটো শব্দ জিকিরের মাধ্যমে তালাবাদ করে থাকি এটার মাধ্যমে অনেক স্বভাব আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ